আপনারা দেখছেন A star news Gazipur city কর্পোরেশনের সাবেক কাশিমপুর ইউনিয়নের শত শত মানুষ প্রতিদিন ইসলামপুরের ভাঙ্গা ব্রিজের পাশে বাসের সাঁকো দিয়ে চান্দনা চৌরাস্তা থেকে বিভিন্ন রোডে যাতায়াত করে থাকে অথচ ওখানে সেতু না থাকায় ওই সব এলাকার দশটি গ্রামের মানুষ যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে এই সুযোগে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাঁশের সাঁকো তৈরি করে প্রতিদিন তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে কাশিমপুর এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম বলেন আগে নৌকার মাধ্যমে এই এলাকার মানুষ নদী পারাপার হতেন এখন কয়েকজন মিলে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন সেই সাঁকো দিয়ে দুই পারের মানুষ যাতায়াত করে থাকেন তবে এর জন্য জন প্রতি পাঁচ টাকা করে টোল দিতে হয় টোল আদায়কারীদের মতে এটা খেয়া পারাপারের টাকা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে সিটি কর্পোরেশনের চোদ্দ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকা সেই এলাকার স্থানীয়দের দেওয়া ডোঙ্কা বিলের ভাঙ্গা ব্রিজের পাশে দীর্ঘদিন নৌকা দিয়ে মানুষ পারাপার হতেন সেই স্থানটি এখন ভাঙ্গা ব্রিজের খেয়াঘাট হিসেবে পরিচিত ওই ঘাটের দুই পাশে ইসলামপুর নাওজোর কাড্ডা নান্দন ও কাশিমপুরের বারেন্দা এনায়েতপুর বাগবাড়ি নরসিংহপুর সারদাগঞ্জ হাতিমারা ধনঞ্জয়খালী নয়াপাড়া নদীর সহ দশটি এলাকা রয়েছে বহু বছর আগে সেখানে একটি বক্স কালভার্ট ছিল সেটি ভেঙে যাওয়ার পর আর সেখানে ব্রিজ বা কালভার্ট করা হয়নি ওই স্থানে দীর্ঘদিনেও সেতু নির্মিত না হওয়ায় ওই এলাকাগুলোর প্রায় বিশ হাজার মানুষকে সাঁকো দিয়ে পারাপার হয়ে বিভিন্ন এলাকায় যেতে হয় সরজমিনে দেখা গেছে ঢাকার টাঙ্গাইল মহাসড়কের নাওজোর থেকে ইসলামপুরের দিকে একটি কার্পেটিং সড়ক ভাঙ্গা ব্রিজ পর্যন্ত গিয়েছে কিন্তু একপাশে কার্পেটিং করা সড়ক থাকলেও বাঁশের তৈরি সাঁকো পার হয়ে অপর পারে গেলে আর কার্পেটিং নেই সেখানে মাটির রাস্তা চলে গেছে কাশিমপুর খেয়াঘাট পর্যন্ত স্থানীয় মানুষ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন তবে এর জন্য সেখানে জনপ্রতি পাঁচ টাকা করে টোল দিতে হচ্ছে ওই টোলের টাকা নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ী আনিস এন্টারপ্রাইজের মালিক শাকুয়াত হোসেন তিনি এক বছরের জন্য ওই খেয়াঘাট ইজারা নিয়েছেন কাশিমপুর এলাকার বাসিন্দা ও চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন কাশিমপুর থেকে কনাবাড়ি হয়ে গাজীপুর যাতায়াত করা যায় কিন্তু সেদিক দিয়ে সময় লাগে অনেক বেশি আর ইসলামপুর হয়ে গাজীপুর গেলে কম সময় লাগে কিন্তু ওখানে সাঁকোর জন্য জনপ্রতি পাঁচ টাকা দিতে হচ্ছে ইসলামপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন সেখানে যে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে তাতে সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকা খরচ হয়েছে এ টাকা দিয়ে তো জনপ্রতিনিধিরাই এটি তৈরি করে দিতে পারত মানুষকে হয়রানি না করে টাকা আদায় বন্ধ করা উচিত অটোচালক আব্দুল হাই বলেন এলাকার মানুষ ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেছেন তখন এলাকার মানুষদের কথা দিয়েছিলেন নির্বাচিত হলে একটি ব্রিজ করে দিবেন কিন্তু দুই বছর হয়ে গেল এখন পর্যন্ত ব্রিজ করার কোনো নাম নেই উল্টো বাঁশের সাঁকো দিয়ে টাকা আদায় করা হচ্ছে ভাঙ্গা ব্রিজের পাশের সাঁকো তৈরি করে টোল আদায়কারী রনি মিয়া বলেন আগে সন্ধ্যা হলে এই পথে মানুষ চলাচল করতো না আমরা এখানে লাইটের ব্যবস্থা করেছি এখন মানুষ চলাচল করছে জনপ্রতি পারাপারের জন্য নেওয়া হচ্ছে পাঁচ টাকা এটি বেশি মনে হলেও আমরা তো সেবা দিয়েই নিচ্ছি ইজারাদার সাকুয়াত হোসেন বলেন গাজীপুর সিটি কর্পোরেশন থেকে এক বছরের জন্য ঘাটটি ইজারা নেওয়া হয়েছে নৌকায় মানুষের সমস্যা হবে চিন্তা করে সেখানে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে তবে এলাকার অন্য মানুষের মতো আমিও এখানে সেতু তৈরির দাবি জানাই এ ব্যাপারে গাজীপুর সিটির চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোয়েব আল আসাদের মোবাইলে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া গেছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ